নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ বিবর্তনের চল্লিশ বছর তাই বটতলার পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক নাটক শুরুর আগে আমার মনে হয় কয়েকটা কথা বলা দরকার এই যে আমাদের চারপাশে ঘটনা ঘটছে কিন্তু আমরা কি কথা বলছি বা কথা বলতে পারছি এই যেমন বিচার বহির্ভূত হত্যা এ বিষয়ে আমরা একটু কথা বলতে চাই বা আমাদের কথা বলা দরকার আমরা এখন কথা বলবো প্রতিবাদ গ্রহণ কথা বলতে চাইছি সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন যেটা এ সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এটা সংস্কারের বদলে কথা বলতে চাই তনুকে নিয়ে যে তনুকে বলতে চাই বাংলাদেশে সড়ক ব্যবস্থা নিয়ে নিরাপদ সড়ক চাই এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল যে অরাজকতা সৃষ্টি করেছিল আমরা কথা বলতে চাই সেই সব নিয়ে আমরা কথা বলতে চাই করছি আপনারা এই বিষয়গুলো নিয়েই কথা বলতে চান ওরা বলে খামোশ তবু তবু বন্ধুগণ আমার স্বপ্নেরই কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমি আমার স্বপ্নের কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই বলতে চাই আমার স্বপ্নেরই কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমার স্বপ্নেরই কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ আমার স্বপ্নেরই কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমার স্বপ্নেরই কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমার স্বপ্নেরই কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই অনেক ধন্যবাদ বটতলার বন্ধুদের সমসাময়িক অতি প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নাটকের মাধ্যমে তুলে ধরার জন্য আপনারা